ভেবে ভেবে তোরই কথা মন মানে না চলে গেলি এমন করে কি কারণে জানি না ভুলে গেলি কেন এভাবে সবই লাগে মিথ্যে যে আজ করি অভাবে বল কেন চলে গেলি হারালি কোথায় তুই ছাড়া জীবন আমার একা সোহায় হবে কি না দেখা কোনো দিন ভালোবেসে যাব তবু তোকে চিরদিন ভিড় করা স্মৃতিরা নীল কুয়াশায় আজও ভেবে আছি আমি তোরই আশায় তুই ছাড়া জীবন আছি কিভাবে Bahara